কেন কেন না সনাতনে পর্ব এক বিষয় বীর্যের উৎপত্তি কোথায় নমস্কার আমি রনি সাহা আর আপনারা দেখছেন বিউটিফুল সনাতন বিউটিফুল সনাতন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আপনারা কেমন আছেন সবাই আশা করি পরমেশ্বর শ্রীকৃষ্ণের কৃপায় সকলেই কুশলে আছেন এলাম বিজ্ঞান ও প্রযুক্তি কোরআনে না সনাতনে এই সিরিজের ভিডিও নিয়ে আজ আপনাদের সামনে তুলে ধরব মুসলিম পণ্ডিত ও ধর্মপ্রচারকদের বহুল আলোচিত ও প্রচারিত এই বিষয়টি তাই বিস্তারিত দেখতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি যদি চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে চেপে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আর হ্যাঁ সেই সাথে নোটিফিকেশনের বেল আইকন চেপে নতুন নতুন চমৎকার সব টাটকা ভিডিও পেতে আমাদের সাথে যুক্ত থাকুন ভিডিওটি কেমন লাগলো তাও কমেন্টে জানাবেন আপনাদের একটি কমেন্টও আমাকে সনাতন ধর্ম বিষয়ে ভিডিও বানাতে অনেক অনুপ্রাণিত করে আর বেশি বেশি লাইক শেয়ার করে ভিডিওটি প্রচার করুন তাহলে শুরু করা হোক আজকের ভিডিওটি ওম তৎসৎ বিউটিফুল সনাতন একটি নান্দনিক পৃথিবীর জন্য ইসলাম ধর্মাবলম্বীদের প্রতি আঘাত না করে ও কোরআনের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি কেননা প্রায়শই মুসলিমদের মধ্যে একটি কথা শোনা যায় আর তা হলো পবিত্র কুরআন নাকি বিজ্ঞানময় গ্রন্থ এবং এতে নাকি বহু বৈজ্ঞানিক প্রযুক্তি ও তথ্য আছে আর কুরআন থেকেই নাকি বিজ্ঞানীরা অনেক কিছু আবিষ্কার করেছেন তবে তারা এটা বলতে ভুলে যায় যে বিজ্ঞান আবিষ্কারের আগে তারা তা বলতে অক্ষম বরং তাদের এসব বলতে বিজ্ঞান বুঝার অপেক্ষা করতে হয় যদিও কুরআনে বিজ্ঞানের সংজ্ঞাটাই দেওয়া নেই আর নেই বিশ্ব সৃষ্টির ক্লিয়ার কনসেপ্ট বা স্বচ্ছ ধারণা তবুও তারা দাবি করেন পবিত্র কুরআন বিজ্ঞানময় আর তারা এও বলে থাকেন যে কোরআনই নাকি একমাত্র গ্রন্থ যেটাতে কোনো বৈজ্ঞানিক ভুল নেই আর পরম পবিত্র বেদসহ পৃথিবীর অন্য সকল ধর্মগ্রন্থই নাকি বিকৃত ও বৈজ্ঞানিক ভুলে ভরা তাহলে বুঝতে পারছে যে মহান সৃষ্টিকর্তা সব আসমানি কিতাবই সময় চলে যাওয়ার সাথে সাথে বাতিল হয়ে যায় পরিবর্তিত হয়ে যায় বর্তমানে ইঞ্জিলকে অবিকৃত অবস্থায় পাওয়া যাবে না আমরা যে বাইবেল দেখি সেটা ইঞ্জিল নয় যেটা যীশু খ্রিস্টের উপর নাজিল হয়েছিল সময়ের সাথে সাথে এগুলো বদলে গেছে তাই বেদ যদি ঈশ্বরের বাণী হয়েও থাকে বেদ পুরোপুরি অবিকৃত অবস্থা এখন নাই আর তাই এসব মুসলিমদের এহেন মিথ্যা দাবিগুলোর প্রতিবাদ করা আমাদের দায়িত্ব হয়ে পড়ে তাই এই ধরনের ভিডিও বানানোর আগ্রহ আমাদের ইসলাম ধর্মের মানুষকে আঘাত করা আমার উদ্দেশ্য না তারপরেও যদি কেউ ভুলবশত মনে আঘাত পেয়ে থাকেন তাহলে আমি তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ সত্যকে তুলে ধরায় আমার লক্ষ্য উদ্দেশ্য চলুন আজ তেমনই একটি বিষয় নিয়ে কথা বলবো আর তা হলো আধুনিক মুসলিমগণ পবিত্র কুরআনের ছিয়াশি নং সুরা তারিখের ছয় ও সাত নং আয়াত দেখিয়ে বলেন তাকে সৃষ্টি করা হয়েছে সবেগে নির্গত পানি হতে যা পিঠ ও বুকের মধ্য হতে নির্গত হয় এই আয়াত দুটিতে নাকি বীর্যের উৎপত্তির কথা বলা হয়েছে যা আধুনিক বিজ্ঞান আবিষ্কারের বহু পূর্বেই কুরানোয় নাকি তা বলতে পেরেছে আর তাই নাকি কোরআন একটা নির্ভুল বৈজ্ঞানিক গ্রন্থ point zero zero zero zero one পার্সেন্টও নাকি কোরআনে কোনো ভুল নেই আমার যুক্তি বলে এটা যুক্তিপূর্ণ বিশ্বাস যে কোরআনের point zero zero zero zero one পার্সেন্টও ভুল প্রমাণিত হয়নি এইটটি পার্সেন্ট একেবারে পুরোটাই সত্যি তাই আমার যুক্তি বলে যে ইনশাল্লাহ বাকি টোয়েন্টি পার্সেন্ট যেটা চেক করা যাচ্ছে না অতীতে ফিরে গিয়ে বা ভবিষ্যতে গিয়ে ইনশাল্লাহ সেগুলো সত্যি হবে অন্য ধর্মের গ্রন্থগুলো নাকি বিকৃত হয়ে গেছে এবং বিশেষ করে পরম পবিত্র বেদেও নাকি অনেক বৈজ্ঞানিক ভুল আছে বেদে অনেক অবৈজ্ঞানিক কথা রয়েছে এটার উপরেও লেকচার দিতে পারি কিন্তু সে ব্যাপারে এখানে বলতে চায় না বেদের অনেকগুলো বৈজ্ঞানিক ভুল নিয়ে কথা বলতে পারি এই আয়াতসমূহ সম্পর্কে আমরা যদি ইবনে কাসির তাবারি জালালাইন খোমেনি জামাকশারি সহ অনেক প্রখ্যাত ইসলামিক স্কলারদের তাপসি দেখি তাহলে তারাই বলে থাকেন যে মানুষ দ্রুতবেগে নির্গত পানি বা নারী পুরুষের বীর্য থেকে সৃষ্টি হয় পুরুষের বীর্য নির্গত হয় তার মেরুদণ্ড থেকে এবং নারীর বীর্য নির্গত হয় তার বুকের পাজরের মধ্য থেকে নারী পুরুষের উভয়ের বীর্যের মিশ্রণ থেকে সন্তান জন্ম নেয় এই হল প্রখ্যাত সব ইসলামিক স্কলারদের বক্তব্য এছাড়াও কুর্তুবি কাইম উসাইমিন ও সাদিসহ প্রমুখ ইসলামিক স্কলাররাই বলেন যে উক্ত আয়াতে কেবল পুরুষের বীর্যের কথাই বলা হয়েছে যা তার মেরুদণ্ড এবং বুকের পাঁজরের মধ্য থেকে নির্গত হয় তবে বিশেষ দ্রষ্টব্য এখানে বলে নেওয়া ভালো যে আয়াতসমূহে উল্লিখিত সবেগে স্খলিত পানি বলতে নিঃসন্দেহে বীর্যকে বোঝানো হয়েছে আর প্রখ্যাত ইসলামিক স্কলাররাও তা স্বীকার করেছেন যা আপনাদের সামনে আমি পড়ে শোনালাম তাই এই আয়াতসমূহে বীর্যকে বোঝানো হয়নি পানিকে বোঝানো হয়েছে এই ধরনের বক্তব্য বা তেনা পেঁচানোর কোনো সুযোগ নেই আধুনিক মুসলিমদের কোরআনের উক্ত আয়াতসমূহ যদি এটি বুঝিয়ে থাকে যে বীর্য বা স্পার্ম যা তার মেরুদণ্ড এবং বুকের পাজরের মধ্যে থেকে নির্গত হয় তাহলে অবশ্যই উক্ত আয়াতসমূহ বৈজ্ঞানিকভাবে ভুল প্রমাণিত হলো কারণ একজন পুরুষের বীর্য তার মেরুদণ্ড থেকে নির্গত হয় না একজন পুরুষের বীর্য না তার মেরুদণ্ড বা বুকের পাঁজর থেকে বেরিয়ে আসে আর না এমন কোনো অঙ্গ থেকে বেরিয়ে আসে যা তার মেরুদণ্ড ও বুকের পাঁজরের মধ্যে অবস্থিত কিন্তু আধুনিক বিজ্ঞান বলে যে বীর্যের উৎপন্ন হয় পুরুষের অন্ডকোষ থেকে এই কথা বলা হলে তখন ভণ্ড ও প্রতারক জাকির নায়ক সহ অনেক আধুনিক মুসলিম দাবি করেন যে খারাপভাবে বা উপর থেকে নিজ বরাবর ধরা হলে অন্ডকোষ ও সেমিনাল ভেসিকল এর অবস্থান বুকের পাজরের মধ্যেই নাকি পড়ে তাই পবিত্র কোরআনের উক্ত কথা নাকি সঠিক ও বিজ্ঞানময় অথচ উক্ত আয়াতে স্পষ্টভাবে বীর্য উৎপত্তির উচ্ছেদ কোনো কথাই বলা নেই তবুও পবিত্র কোরআন নাকি বিজ্ঞানময় মহাগ্রন্থ এরকম দাবি বড়ই হাস্যকর বিষয়টা এরকম যে ধরুন শিক্ষক শ্রেণীতে ছাত্রদেরকে জিজ্ঞাসা করলেন বলতো চুয়ান্ন শকে দুইশো দ্বারা গুণ করলে কত হবে তখন রাহুল নামক এক ছাত্র বলল কোনো এক সংখ্যা আবার জাকির নামক আরেক ছাত্র উঠে দাঁড়িয়ে বলল অনেক বড় একটি সংখ্যা এবার সনাতন নামক আরেক ছাত্র খুব সহজেই অঙ্ক কষে বলল দশ লক্ষ আশি হাজার এবং এটি সঠিক ও গ্রহণযোগ্য উত্তরও হলো তাহলে এখানে প্রশ্ন হচ্ছে ছাত্র রাহুল ও জাকিরের উত্তরগুলো কি ভুল ছিল সঠিক নয় অবশ্যই হ্যাঁ তাদের উত্তরগুলো সঠিক কেননা তাদের উত্তর অনুসারে দশ লক্ষ আশি হাজার সংখ্যাটিকে কোনো এক সংখ্যা এবং অনেক বড় একটি সংখ্যা দুটি বলা যেতে পারে তাই আপাতত উক্ত উত্তরগুলো ভুল নয় তবে কোনো যুক্তিসম্পন্ন ও বুদ্ধিমান শিক্ষক রাহুল ও জাকিরের উত্তরগুলোকে নির্ভুল হিসেবে মেনে নেবেন মার্কস দেবেন অবশ্যই না বরং কোনো এক সংখ্যা এবং অনেক বড় একটি সংখ্যা উত্তর দুটি অস্পষ্ট ও অগ্রহণযোগ্য উত্তর হিসেবে গ্রহণ তো করবেনই না বরং নাম্বারও দেবেন না আপনাদের কি মনে হয় তা আমাকে কমেন্টে জানাবেন এই একই রকমভাবে বলা যায় কুরআনের উক্ত আয়াত অনুসারে যদি ব্যাখ্যাও করা হয় যে একজন পুরুষের বীর্য তার মেরুদণ্ড বা বুকের পাঁজর থেকে বেরিয়ে আসে তাহলেও তাও হবে অস্পষ্ট ও অগ্রহণযোগ্য উত্তর কেননা মেরুদণ্ড ও বুকের পাঁজরের মধ্যে কথাটির দ্বারা হাত পা ও মাথা বাদে একজন পুরুষের পুরো শরীরের ভেতরটাই নির্দেশ করা যায় সেক্ষেত্রে বিজ্ঞানময় পবিত্র পুরাণের উক্ত আয়াত থেকে কোনোভাবেই বোঝা সম্ভব নয় যে পুরুষের বীর্য ঠিক কোন জায়গা থেকে বেরিয়ে আসে অথচ মানবজাতির পরিপূর্ণাঙ্গ ও চিরশাশ্বত সংবিধান পরম পবিত্র বেদে স্পষ্টভাবে বলা হয়েছে যে বীর্য পুরুষের ঠিক কোন জায়গা থেকে বেরিয়ে আসে বিশ্বাস হচ্ছে না জানি বিশ্বাস না হওয়ারই কথা কারণ প্রচার আর প্রসারের অভাব বিশ্বাস না হলে দেখে নিন রেফারেন্সটি এই সম্পর্কে পরম পবিত্র বেদের অথর্ব বেদ কাণ্ড নং ছয় অনুবাক নং তেরো সুক্ত নং সাত আর মন্ত্র নং সাতে বলা হয়েছে ইয়েতে নাদ্যৌ দেবকৃতে ইয়স্তিষ্ঠতি বৃষ্ণম তেতে ভিনদ্দি সময়ামুষিয়া অধি মুস্কয় অর্থাৎ বিধাতা নির্মিত রেতবাহক তোমার যে দুইটি নালি আছে সেটা অন্ধ দুইটিকে সংযোগ করে তাহলে প্রিয় দর্শকবৃন্দ এই মন্ত্র খেয়াল করলে দেখবেন এই মন্ত্রে স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে অন্ডকোষ বা টেস্টিস থেকে দুটি নালী বের হয় যা বীর্য বহন করিয়া থাকে মেডিকেলে এই নালীকে ভ্যাস বলা হয় প্রিয় দর্শকবৃন্দ আপনারা বুঝতে পারছেন কোন ধর্মের গ্রন্থ স্পষ্টভাবে বীর্যের উৎপত্তি বিষয়ে ক্লিয়ার কনসেপ্ট বা পরিষ্কার ধারণা দিতে পেরেছে আশা করি সনাতন ধর্মের গ্রন্থ ও মানবজাতির চির শাশ্বত সংবিধান পরম পবিত্র বেদই তেনা পেঁচানো ব্যাখ্যা ছাড়াই সঠিক ও পরিচ্ছন্ন ধারণা বা ক্লিয়ার কনসেপ্ট দিতে পেরেছে আর পারবে না বা কেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কর্তৃক প্রদত্ত বেদ অর্থাৎ জ্ঞান বলে কথা যা পূর্বে তিনি প্রথম ব্রহ্মাকে দান করেছিলেন অথচ পবিত্র কোরআন ঘোষণা করছে এটা উল্লেখ আছে পবিত্র কোরআনের চুয়ান্ন নং সুরা আল কামার এর সতেরো নং আয়াতে বলা হয়েছে আমি কোরআনকে সহজ করে দিয়েছি বুঝার জন্য অতএব কোনো চিন্তাশীল আছে কি এছাড়াও আপনারা যদি দেখেন পবিত্র কোরআনের বাইশ নং সুরা হাজ্যে ষোলো নং আয়াতে বলা হয়েছে এভাবে স্পষ্ট নিদর্শন রূপে তা অর্থাৎ কোরআনকে নাজির করেছি আল্লাহ যাকে ইচ্ছা সৎপথ প্রদর্শন করেন বলে নেওয়া ভালো এখানে কোনো মুমিন অথবা ইসলামিক স্কলার বলতে পারবেন না যে কোরআন বোঝা খুবই কঠিন হ্যাঁ, সংক্ষেপে বলা হয়েছে সবাই তা বুঝতে পারবেন না বরং আল্লাহ নিজেই এখানে বলছেন কোরআনে বিস্তৃত বর্ণনা করে বলেছেন এবং এটা সুস্পষ্ট কিতাব তাই পবিত্র কোরআনের একচল্লিশ নং সুরা হামিম সিজদা তিন নং আয়াত পড়লে জানা যায় এ কিতাবের আয়াতসমূহ আরবিতে বিশদভাবে বিবৃত হয়েছে জ্ঞানীদের জন্য তাহলে এখানে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে পবিত্র কোরআন সুস্পষ্ট কিতাব এবং বিস্তৃতভাবে বর্ণিত বিষয়সমূহ তাহলে যেখানে সুস্পষ্ট কিতাব এবং বিষয়সমূহ বিস্তৃতভাবে বর্ণিত সেখানে বীর্যের উৎপত্তি কথায় সেই বিষয়টাই পরিষ্কারভাবে বর্ণনা নেই তা এতই যখন বিশদভাবে বর্ণিত কোরআনের আয়াতসমূহ তাহলে প্রশ্ন হচ্ছে উক্ত আয়াতে বীর্য ঠিক কোথা থেকে বের হয়ে আসে তা পরিষ্কার করে বলা হলো না কেন কেন ইসলামিক স্কলারদেরকে এর জন্য এত তেনা পেঁচাতে হচ্ছে একটা মিথ্যাকে ঢাকতে দশটা মিথ্যার কেন আশ্রয় নিতে হচ্ছে পবিত্র কোরআনের আয়াত সুস্পষ্ট আয়াত আবার বিস্তৃত বর্ণনা সহ এটা পবিত্র কোরআনেই বলা হয়েছে তো এই ধরনের একটি কিতাবে কি বীর্যের উৎপত্তি বিষয়ে ক্লিয়ার কনসেপ্ট বা স্বচ্ছ ধারণা থাকা উচিত ছিল না সেখানে মানবজাতির চিরশাশ্বত সংবিধান পরম পবিত্র বেদই উক্ত বীর্যের উৎপত্তি বিষয়ে বরং পরিষ্কার ও স্বচ্ছ ধারণা দিতে সক্ষম হয়েছে তবুও কি আধুনিক মুসলিমরা বেদের চেয়ে কোরআনকে বৈজ্ঞানিক বলবেন বেদে অনেক বৈজ্ঞানিক ভুল আছে এসব বলবেন বেদে অনেক অবৈজ্ঞানিক কথা রয়েছে এটার উপরেও লেকচার দিতে পারি কিন্তু সে ব্যাপারে এখানে বলতে চাই না বেদের অনেকগুলো বৈজ্ঞানিক ভুল নিয়ে কথা বলতে পারি তাই আমি বলছি যে কোরআন হলো ফুরকান আর এটা দিয়ে পরীক্ষা করে দেখব যদি এর সাথে মিলে যায় তাহলে এ কথা মানব আশা করি এখন থেকে আর বলবেন না তাই এই ভিডিওটির মাধ্যমে উক্ত বিষয়টি প্রমাণিত হলো যে বিজ্ঞান ও প্রযুক্তি কোরআনে নয় বরং সনাতনে কোরআনের বহু বছর পূর্বে বেদই আধুনিক বিজ্ঞানের অনেক তথ্য দিতে সক্ষম হয়েছে যা আপনাদেরকে পরমেশ্বর কৃপা করলে এই সিরিজের বিভিন্ন পর্বভিত্তিক ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব তাই আজ এ পর্যন্তই জয় হোক পরম পবিত্র বেদের জয় হোক সনাতন ধর্মের জয় হোক বিজ্ঞানের তাহলে আজ এ পর্যন্তই দেখা হচ্ছে এই সিরিজের পরের ভিডিওতে কুশলে থাকবেন সকলেই ধন্যবাদ সবাইকে নমস্কার ওম শান্তি ওম শান্তি ॐ शान्तिः